আপনারা দেখছেন এ স্টার নিউজ মিয়ানমারের রাখাইন রাজ্যর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির এক শীর্ষ কমান্ডারের স্ত্রী ও দুই সন্তানকে আটক করেছে থাইল্যান্ড গত বুধবার মিয়ানমারের সীমান্তবর্তী চিয়াং মাই শহর থেকে তাদের আটক করা হয় শুক্রবার দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন মিয়ানমার কর্তৃপক্ষ পাসপোর্ট বাতিল করায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে বর্তমানে তাদের চিয়াং রাই প্রদেশের মায়ের সাই জেলার একটি অভিবাসন কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমারের জাতিগত সংঘাত ও দারিদ্র জর্জরিত রাখাইনে কেবল রোহিঙ্গারাই একমাত্র নিপীড়িত জাতিগোষ্ঠী নয় রাখাইন বৌদ্ধরা আরকান জাতিভুক্ত সহ সেখানকার বিভিন্ন জাতিগোষ্ঠী সেনাপ্রধান্যশীল কেন্দ্রীয় সরকারের নিপীড়নের শিকার হয় কেবল রোহিঙ্গা ছাড়া বাদবাকি সব জনগোষ্ঠীর স্বীকৃতির প্রশ্নকে সামনে রেখে সশস্ত্র বিদ্রোহ করেছে আরকান আর্মি আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে এই সব ভূমিকা বিশেষত রাখাইন বৌদ্ধদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতার ভিত্তি তৈরি করেছে এ বছর সরকারি বাহিনীর সঙ্গে আরকান আর্মির সংঘাতের কারণে পঁয়ত্রিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে মিয়ানমার আরকান আর্মির অন্যতম শীর্ষ commander major general Tun Myat Naing বুধবার তার স্ত্রী নিনজার ফিউ ও তাদের এগারো বছরের মেয়ে শাও পায়েন শান এগারো মাস বয়সী ছেলে মিয়াত লিন জানকে আটক করে থাই কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক কর্মকর্তা বলেন মিয়ানমার কর্তৃপক্ষ তাদের পাসপোর্ট বাতিল করায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে আমরা বর্তমানে মামলাটি তদন্ত করছি তবে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী দাবি করেছে ভিসার মেয়াদ নবায়ন করতে গেলে তাদের আটক করা হয় থাই কর্তৃপক্ষ নিনজার ফিউকে আটক করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাখাইনের এক অ্যাক্টিভিস্ট আরকান ইনফরমেশন সেন্টারের প্রধান নিয়াই নিয়াই লুইন বলেন তাদের গ্রেপ্তার করা এবং ফেরত পাঠানো উচিত হবে না কারণ এটা স্পষ্ট যে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের আটক করে জেলে পাঠাবে আর নিপীড়ন করবে এতে করে রাখাইনের জনগোষ্ঠী সরকার ও সেনাবাহিনীর মধ্যকার বিরোধ আরও বাড়বে এর আগে গত জুলাই মাসে আরকান আর্মি সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করে সিঙ্গাপুর পরে নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ